হ্যাঁ এখন আমি আপনাদের দেখাইব কিভাবে একটা ইউআরএলকে শর্ট করবেন একটা ফাইবারের ইউআরএল বা আপনার যে কোনো একটা ইউআরএল লম্বা একটা ইউআরএল ইউআরএল মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের যে লিঙ্ক যেটা থাকে ফেসবুকের লিঙ্ক বলেন টুইটারের লিঙ্ক বলেন লিঙ্কডিনের লিঙ্ক বলেন ইনস্টাগ্রামের লিঙ্ক বলেন আপনি যদি বারে বারে এই লিঙ্কটা আছে এই যে আমার এই যে বলে দাঁড়ায় আমি আমাদের একটা লিঙ্ক দেখাই এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক এই যে এখন এই প্রোফাইলের লিঙ্কটা যদি এইভাবে আমি যদি বারে বারে মেসেজ দিই কমপ্লিটলি যদি বারে বারে মেসেজ দিতে থাকি তাহলে একসময় আমার এই লিঙ্কটা স্প্যামিং হয়ে যাইব একসময় স্প্যামিং হয়ে যাব স্প্যামিং হয়ে গেলে এই লিঙ্ক আর আমি কাউকে তখন আর শেয়ার করতে পারবো না কথা বুঝতে পারছেন একটা মেসেজ আপনারা দশজন পনেরো জনকে একই মেসেজ যদি দেন তাহলে মেসেঞ্জার বা আপনার ইমেল ইনস্টাগ্রামের মেসেঞ্জার এই সেক্টরগুলো আপনার এই বারে বারে একই মেসেজ পাঠানোর জন্য বলবে সে স্কেমিং স্কেমার এটা মনে হয় স্কেমার এবং রোবোটিক মাধ্যমে দিচ্ছে এই জন্য আর এটা দিতে দিব না তো আপনার মেসেজ আপনার এই লিঙ্কটার মেসেজ দিতে পারবেন না তখন আপনি কি করবেন আপনি তো একটা সমস্যায় পড়বেন না এই জন্য আপনারা যখন মেসেজ দিবেন বা কাউকে লিঙ্ক দিবেন আপনারা ইউআরএলকে শর্ট করে নেবেন একটা নতুন ইউআরএল ক্রিয়েট করে নেবেন এখন নতুন ইউআরএল শর্ট করার জন্য আপনাকে কি করতে হবে এখানে আপনি সার্চ দিতে হবে ইউআরএল শর্টনার এই যে দেখেন ইউআরএল শর্টনার নামে একটা ফিচার আসছে এটা সার্চ দিবেন ইউআরএল শর্টনার নামে সার্চ দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এই জায়গার মধ্যে ইউআরএল শর্টনার যে শব্দটা আছে এই যে দেখেন ইউআরএল শর্টনার শব্দটার মধ্যে ক্লিক করবেন হ্যাঁ ইউআরএল শর্টনারে ক্লিক করলাম এখন ইউআরএল শর্টনারে ক্লিক করার পরে এই যে দেখেন একটা বক্স আসছে এখানে লেখছে paste the URL to be shortened দেখেন আপনার ইউআরএলকে বা আপনার লিঙ্কটাকে শর্ট করার জন্য এই বক্সে আপনার ইউআরএলটা পার্ট পেস্ট করেন যেমন দেখেন আমি এই ফেসবুকের এই ইউআরএলটা শর্ট করব। এই জায়গা থেকে আমি কপি করলাম এটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা কপি করলাম কপি করে আন্য এই জায়গার মধ্যে হ্যাঁ? এই যে আমার শর্টনার যে বক্সটা আছে ওই বক্সটার মধ্যে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে ডান দিকে দেখেন এই জায়গার মধ্যে পেস্ট করার পরে ডান দিকে দেখেন শর্টনার ইউআরএল নামক যে শব্দটা আছে ওই শব্দটা শব্দের উপরে আপনি আপনার মাউসটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলাম দেখেন আমার জন্য শর্ট একটা ইউআরএল চলে আসছে একদম শর্ট একটা ইউআরএল দেখেন আমার জন্য চলে আসছে এই যে শর্ট যে ইউআরএলটা আসছে না ওই শর্ট ইউআরএলটা এই জায়গার মধ্যে দেখেন কপি ইউআরএল একটা শব্দ আছে দেখেন এই যে কপি ইউআরএল একটা শব্দ আছে আমি কপি ইউআরএলের উপরে ক্লিক করলাম কপি ইউআরএলের উপরে ক্লিক করার পরে আমার ইউআরএলটা কপি হয়ে গেল এখন আপনি কি করবেন আপনি কপি হয়ে গেল কপি হওয়ার কারণে আপনি এখন যদি দুনিয়ার কারো কাছে আপনি মেসেজ দিতে চান যেমন এই জায়গার মধ্যে দিতাম এই যে আমি এই ইউআরএলটাই পাঠিয়ে দিলাম এই ইউআরএলটা পাঠিয়ে দিলাম আর তাইলে আর আমার এটা স্প্যামিং হবে না আপনি এইভাবে যতবার ইউআরএল শর্ট করবেন এইভাবে আপনি যদি এই জায়গার মধ্যে আবার যদি এখানে ইউআরএল দেন হ্যাঁ কন্টিনিউ টু আমি দিই আমি যদি আবার যদি এই জায়গার মধ্যে সরি <coughs> এই জায়গার মধ্যে যদি আমি আবার যদি দেই আবার পেস্ট সরি কোনটা দিলাম আমি যদি নতুন করে যদি এই আমার এই লিঙ্কটা আনিয়া যদি আমি আবার কপি করে যদি আবার পেস্ট করি তাহলে আমার জন্য নতুন একটা আবার নতুন একটা ইউআরএল ক্রিয়েট হইব দেখেন নতুন একটা ইউআরএল ক্রিয়েট হইছে নতুন ইউআরএলটা হচ্ছে shorturl dot at slash I M N V one আগেরটা কী ছিল দেখি দাঁড়ান তো যতবার আপনি দিবেন ততবার আপনার জন্য নতুন ইউআরএল ক্রিয়েট করবে এটা কি স্যার এখন যেটাকে শর্ট এটাকে কি আবার শর্ট করা যাবে স্যার আবার শর্ট করা যাবে সমস্যা নাই আবার শর্ট করা যাবে এইটাই আবার কপি করে আবার এই জায়গার মধ্যে এইভাবে দিবেন আবার শর্ট হইব তবে এর চেয়ে শর্ট করা যাবেন না কারণ শর্টের উপরে শর্ট তখন একটা ঝামেলা হইতে পারে দূর এই যে দেখেন দূর আচ্ছা আমি দেখাই এই যে দেখেন আচ্ছা এই জায়গার মধ্যে দেখেন ইউআরএলটা কি শটরাল নেটওয়ার্কের জামেলা মান জানে সব কম্পিউটার মোবাইলে ফাটাই বেড়াইতাম shorturl dot at slash A G J N capital ফো এন ফোর দেখতে পাচ্ছেন আর এটা কি দিছে দেখতে পাচ্ছেন shorturl dot at slash I capital letter চারটাই ভি ওয়ান দেখতে পাচ্ছেন তা এইভাবে আপনি যতবার দিবেন ততবার আপনার জন্য নতুন একটা ইউআরএল ক্রিয়েট করবে এবং সেই ইউআরএলটা আপনার জন্য শর্ট ইউআরএল হিসাবে ক্রিয়েট হবে ঠিক আছে ওকে ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের নাম হচ্ছে ইউআরএল শর্ট ওয়েবসাইটের নাম হচ্ছে ইউআরএল শর্টার না ওই যে না ওই যে ইউআরএল যখন শর্ট করছেন তখন কিন্তু ওইটার একটা নাম থেকে যাচ্ছে ওই যে শর্টার হ্যাঁ এটা কোনো সমস্যা নাই শর্টার শর্টাল শর্টাল এটা কোনো প্রবলেম আচ্ছা। না কারণ এটা আমি ওয়েবসাইটের মাধ্যমে ইউআরএলটাকে শর্ট করছি তো এটা কোনো প্রবলেমই না এটা কোনো সমস্যাই না তো এখন এটা স্যার এটা শর্ট করতে হয় কেন হ্যাঁ স্যার এটা শর্ট করতে হয় কেন স্যার শর্ট করতে হয় বললাম না একই লিঙ্ক যদি আপনি বারেবার কাউকে মেসেঞ্জারে পাঠান ইনস্টাগ্রামে পাঠান টুইটারে পাঠান অথবা হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে একসময় আপনার এই লিঙ্কটাকে স্প্যামিং হয়ে যাব মানে এটা আপনি আর মেসেজ হিসাবে পাঠাইতে পারবেন না একই মেসেজ কয়েকবার পাঠানোর পরে আর এই মেসেজ পাঠানো যায় না বুঝতে পারছেন তাহলে একই লিঙ্ক এই লিঙ্কটাই আপনি বারে বারে পাঠাইবেন এই লিঙ্কটাই বারে বারে পাঠাইবেন এটা কিন্তু আর চেঞ্জ হইবে না এটা যতবার দিবেন ততবারই এই লিঙ্কটা আসবে বুঝতে পারছেন এই লিঙ্কটা আপনি যতবার দিবেন এইভাবেই আসবে এই লিঙ্ক যদি আপনি বারে বারে পাঠান তাহলে এই লিঙ্কটা স্ক্যামিং হওয়ার সম্ভাবনা আছে কারণ যদি আপনার লিঙ্কটা স্ক্যামিং হয়ে যায় হ্যাঁ আপনার লিঙ্কটা যদি স্ক্যামিং হয়ে যায় তাহলে পড়বেন না আপনি বিপদে মুসিবতের মধ্যে পড়বেন কথাটা বুঝতে পারছেন সো এটা কি যে কোনো লিংক হবে শর্ট করা যাবে যে কোনো লিংক পৃথিবীর যে কোনো লিংক আপনি কোন লিংকে শর্ট করতে চাচ্ছেন বলেন যেমন কোনো ওয়েবসাইটে রইলে যেমন আমার এই ফাইবারের লিঙ্কটাকে আমি শর্ট করি যে ফাইবারের এই এই যে আমার একটা গিগের লিঙ্কেই আমি শর্ট করি যেমন মনে করেন এটাই হচ্ছে আমার গিগ ওকে আমি গিগটা ওপেন করি ওয়েট করেন ভাই কি বলছেন বুঝি নাই ভাই বুঝিয়ে বলেন এই যে দেখেন না আপনাকে না এটা মেসেঞ্জার একজন বলছে এই যে দেখেন যে কোনো ইউআরএল হচ্ছে আপনার এই যে কোয়েশন মার্ক আছে না কোয়েশন মার্ক থেকে এই ভিতর পর্যন্ত এইটুকু হচ্ছে আপনার ইউআরএল এখন দেখেন এটা কত লম্বা ইউআরএল না হ্যাঁ আমি ইউআরএল শর্টা জি ইউআরএল শর্টনার এটাতে গেলাম আমি পেস্ট দিলাম কত লম্বা ইউআরএল দেখেন এটা শর্ট করে দিছে দেখছেন নি দেখছেন নি জি আচ্ছা এখন আমি এই ইউআরএলটা কপি করলাম কপি করে আমি আয় হ্যাঁ আপনাদের মেসেঞ্জারে দিচ্ছি ওয়েট করেন একটু বিশেষ করে আপনারা ফাইবারের লিঙ্কটা দিবেন যে ফাইবারের গিগের লিঙ্ক দিবেন কাউকে বা প্রোফাইলে লিঙ্ক দিবেন এইভাবে শর্ট কইরাই দিবেন শর্ট ছাড়া দিবেন না অন্যথায় আপনারা সমস্যার মধ্যে পড়বেনই পড়ে এই গিগেল লিঙ্ক আর আপনারা কাউকে পাঠাইতে পারবেন না মসিবতে পড়বেন বাই কোর্স সরাই বর্তমানেও আমার ক্লাস চলে দেখছেন নি আমার গিগ গেছে এখন আপনারা কেউ যদি ওই জায়গার মধ্যে ক্লিক করেন তাহলে আপনারা আমার গিগের মধ্যে ঢুকতে পারবেন দেখেন কেউ আপনারা একজন ট্রাই করতেই পারেন সরি এটা গিগের না এইটা হচ্ছে মূল লিঙ্ক আচ্ছা সরি আমি ভুল একটা লিঙ্ক দিয়ে দিছি ভাই আমি এখন ক্লাস ভাই আমি এখন ক্লাস সরাইরাম ক্লাস শেষ করিয়া আমি আপনারে নখ দিমুনে আপনার লগে বিস্তারিত মাতমু আপনি ওখানে নাম্বারটা দিয়ে রাখি দোক আমি বাদে কল দিব আপনারে আচ্ছা দেখেন আমি নাম ইউআরএলটা কপি করলাম কপি কইরা ওই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম এখন আপনারা আমার এই ইউআরএল এর মধ্যে ঢুকতে পারেন এই এ ক্লিক করলে দেখবেন আমার সরাসরি গিগে চলে যাবেন কেউ একজন ট্রাই করতে পারেন হ্যাঁ কি গিগে যাইতে পারছেন স্যার আমি ইউআরএল শর্ট করছি আমি বলছি আপনারা আমার এই যে ইউআরএলটা আমি মেসেঞ্জারে দিছি ওই ইউআরএলটাতে আপনারা ক্লিক করে দেন গেছে গেছে স্যার হ্যাঁ গেছে তাগেফে আচ্ছা, আচ্ছা। তাইলে বিষয়টা বুঝতে পারছেন তো এখন ওকে তাইলে আমি এই পর্যন্ত এই ভিডিওটাই অফ করে দিচ্ছি এটা এই পর্যন্তই আমি